আমি Shahriar Hossain complete back end development with Python Django কোর্সের কন্টিনিউশন হিসেবে আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ক্রাশ কোর্স হবে আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট নিয়ে জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা করব সেই সাথে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো কন্ট্রোল স্টেটমেন্ট লুপিং তারপর হচ্ছে list function list mean array so প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টগুলো এই কোর্সের মাধ্যমেই আলোচনা করব এইগুলা মনোযোগ দিয়ে কেউ প্র্যাকটিস করলে পাইথনেও এই জিনিসগুলো খুবই হেল্পফুল হবে এবং জাভাস্ক্রিপ্টকে স্কিপ করার ওয়ে নেই JavaScript boss language front end back end even JavaScript ডেস্কটপেও ইউজ হয় সো আশা করি এই কোর্সটি বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে সো আমরা শুরু করতে পারি তো ডাব্লিউ থ্রি স্কুল থেকেই আমরা শুরু করতে পারি সিনটেক্স শেখার জন্য ডাব্লিউ থ্রি স্কুলস খুবই ভালো একটি সাইট আমরা জাভাস্ক্রিপ্ট সেকশনে যাব আমরা নিশ্চয়ই জানি যে আমাদের জন্য একটা রিপোজিটরি করা আছে সেই রিপোজিটরিতেই আমরা প্র্যাকটিসগুলো করব তাহলে সবাই পেয়ে যাবে সো আমাদের রিপোজিটরিটা হচ্ছে কমপ্লিট ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কোর্স আমরা গিটের মাধ্যমে এটাকে ইউজ করব সো গিট সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে আমাদের প্লে লিস্টের সম্ভবত সেকেন্ড ভিডিওতে গিট সম্পর্কে আমরা বলেছি সো আপনারা basic use of Git and GitHub এই কোর্সটা আপনারা দেখে নেবেন যদি গিট সম্পর্কে কারো আইডিয়া না থাকে সো আমি শুরু করতেছি বিএস কোড আমি ইউজ করতেছি আশা করি আপনারাও ইউজ করবেন তো আমার প্রজেক্টটা অলরেডি ক্লোন করা আছে বাট তারপরে আমি দেখাচ্ছি আমি আমার প্রজেক্ট ফোল্ডারে এটাকে ক্লোন করব আমি সিডি কমান্ডের মধ্যে চেঞ্জ ডিরেক্টরি করতেছি প্রজেক্ট ফোল্ডারে দেন আমরা এটাকে গিট লোড করবো সো গিট ক্লোন অ্যান্ড হচ্ছে রিপোজিটরির অ্যাড্রেসটি আমরা এখন দেখতে পারবো যে এটা ক্লোন হয়ে গেছে প্রজেক্ট ফোল্ডার থেকে আমরা প্রজেক্টটা লুট করব সো আজকে যেহেতু জাভাস্ক্রিপ্টের কাজ করব জাভাস্ক্রিপ্টের জন্য আমরা একটা ফোল্ডার নিয়ে নেই সো জেস কাজ কোর্স নামে একটা ফোল্ডার তৈরি করেছি আমরা এই ফোল্ডারে আজকে কাজ করব সো আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ইনফোটা পড়ে নিতে পারি JavaScript is the world most popular language javascript is the programming language for web javascript is easy to learn so করে নেবেন জাভাস্ক্রিপ্টের হিস্টোরি অনেক জাভাস্ক্রিপ্ট অনেকগুলো ভেন্ডর আছে তো এখন জাভাস্ক্রিপ্ট অনেক মডার্ন জাভাস্ক্রিপ্ট আছে ইকনাস্ক্রিপ্ট সিক্স এইগুলা দিয়ে আপনার অনেক মডার্ন ফ্রেমওয়ার্কও তৈরি হয়েছে react view angular so uh, javascript অনেক and rich একটা language right now তো আমরা introduction সেকশনটা দেখি সো এখানে বেসিক কিছু জিনিসপত্র লেখা আছে আমরা শুরু করব জাভাস্ক্রিপ্ট কোথায় লেখা যায় স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা এইচটিএমএল এর মধ্যে লিখতে পারি আবার চাইলে আমরা নোট জেএস ইউজ করে আমরা ডেস্কটপেও লিখতে পারি বডিতেও লিখতে পারি এক্সটার্নাল জাস লিখতে পারি সো ফার্স্ট আমরা আমি ইউজ করবো হচ্ছে নোট জেস নোট জেস আপনারা ইনস্টল করে নেবেন তাহলে আপনি ওই ব্রাউজার ছাড়াও আপনি ডেস্কটপে চালাতে পারবেন সো নোট জেস যদি আপনার পিসিতে ইনস্টল থাকে তাহলে আপনার নোট মাইনাস বি যদি চাপেন তাহলে অথবা নোট মাইনাস মাইনাস ভার্সন তাহলে আপনারা দেখতে পারবেন নোট জেস আপনার পিসিতে ইনস্টল আছে কিনা সেটা বলবে সো আমার পিসিতে নোট আছে কিনা আমি একটু চেক করি টার্মিনাল নোট জেস ইনস্টল দেখাচ্ছে নাই নোট মাইনাস ভি নাই তার মানে আমার পিসিতে নোট ইনস্টল নাই সো আমরা ইনস্টল করব সো আপনারা দেখতে পাচ্ছেন একটা কমান্ড অলরেডি তারা বলে দিছে যদি আপনি লিনাক্স ইউজ ইউজার হন এই কমান্ডটা লিখলে আপনার জেস ইনস্টল হয়ে গেল আমি কমান্ডটা চাপলাম দেন পিসের পাসওয়ার্ড আমাদের নোট জেস ইনস্টল হয়ে গেছে এখন যদি আমরা বাসনটা চেক করি দেখতে পাচ্ছি নোট মাইনাস বি দিলে আমরা ভার্সনটা দেখতে পাচ্ছি তার মানে আমার পিসিতে নোট জিএস ইনস্টল করা আছে সো এখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব উইদাউট ব্রাউজার ব্রাউজারেও কাজ করব আশা করি তো ব্রাউজার ছাড়াই আমরা বিএস কোডেও কাজ করতে পারবো সো এই নোট জিএসটা আপনি ইনস্টল করে নেবেন আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী এটা খুব একটা জটিল প্রসেস না আমরা শুরু করি যে কোনো ল্যাঙ্গুয়েজে ফার্স্টে আমরা আউটপুট দিয়েই কাজ করি সো আউটপুটটা আমরা নিতে পারি হচ্ছে console dot document dot write element আচ্ছা এখানে ব্রাউজার সংক্রান্ত জিনিস দিয়েছে বাট আমরা ডকুমেন্ট ডট রাইট করবো সো আমরা একটা ফাইল তৈরি করি জে এস ডট অবশ্যই জেএস এক্সটেনশন হবে যেহেতু আমরা এটাকে নোট এর মাধ্যমে রান করাবো সো ডকুমেন্ট ডট রাইট যদি লেখি আমরা বিসমিল্লা লিখলাম লিখে যদি আমরা এটাকে রান করি তাহলে আমাদের রান করার কৌশলটা হচ্ছে আমরা যদি নোট জেএসে রান করান তাহলে জেএস ক্রাশকোর্স ফোল্ডারে যেতে হবে দেন নোট লিখে তারপর ফাইল নামটা লিখতে হবে আমরা নোট লিখে ফাইল নামটা লিখলাম সো আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি আচ্ছা document is not define so আমরা কনসোল লক করি ডকুমেন্ট হচ্ছে ব্রাউজারে কাজ করে আমরা দেখতে পাচ্ছি আউটপুট বিসমিল্লা সো জাভাস্ক্রিপ্ট যেহেতু ব্রাউজারে রান করে সেটাও আমরা করবো মেইনলি কনসেপ্ট করে আমরা নোট জেস্ট আবার আমরা চালাই দেখি আমরা যদি এলএস চালাই তাহলে দেখবো যে এখানে একটা জাবাস্ক্রিপ্টের ফাইল আছে ফার্স্টে নোট কথাটা বলতে হবে দেন যদি আমরা ফাইলের নামটা বলে দেই তাহলে আমাদের ফাইলটা রান হয়ে যাবে সো আমরা দেখতে পারলাম কীভাবে আমরা নোট জেসের মাধ্যমে প্রিন্ট আউট নিতে পারি জাবাস্ক্রিপ্টের প্রিন্ট আউট অবশ্যই জাবাস্ক্রিপ্টের কমেন্টিং সিস্টেম ডাবল স্ল্যাশ যদি পাইথনের অপশানটি করে ফেলেছি sorry for my mistake so output নেওয়ার পর আমরা সিনটেক্স যে স্টেটমেন্ট সম্পর্কে পড়তে প্রত্যেকটা লাইনে একটা স্টেটমেন্ট এখানে কয়টা এক্সপ্রেশন আছে দেন আছে আমরা সিনটেক্স সম্পর্কে একটু পড়ি সিনটেক্সের ধরন কি তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় এভাবে ভার হচ্ছে ভেরিয়েবল লেট হচ্ছে লেটেস্ট এগুলার স্কোপিং আছে বিভিন্ন তো এটাই আমি পছন্দ করি বেশি এটা হচ্ছে ব্লক স্কুপ তো যারা জাভাস্ক্রিপ্টের সিনটেক্সগুলো আমরা ধাপে ধাপে শিখব এখানে দেখতে পাচ্ছি অনেক কিছুই আছে সো আমরা কমেন্ট সেকশন থেকে শুরু করি আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল লাইন কমেন্ট অলরেডি আমরা লিখেছি সিঙ্গেল লাইন কমেন্ট এটা হচ্ছে একটা single line comment so single line comment multi line comment যদি লিখতে চান তাহলে এভাবে লিখতে হবে আমি মাল্টি লাইন কমেন্ট লিখতেছি স্ল্যাশ স্টারিক স্টারিক চিহ্ন দেন আবার স্টারিক স্ল্যাশ তো কমেন্ট কমেন্ট ব্যাপারটা হচ্ছে এটা একটা মেসেজ দিলেন আপনি পরবর্তীতে যারা কাজ করবে তাদের জন্য এইটা ইন্টারপ্রেটার এটা ইগনোর করবে জাভাস্ক্রিপ্ট একটা ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে লাইন বাই লাইন সে পড়ে এটা কম্পাইলার না সো এটা হচ্ছে কমেন্টিংটা জরুরি আপনার কাজটা কি করলেন ইভেন আপনি ছয় মাস পরে এসে এই প্রজেক্টে যখন কাজ করবেন তখন হয়তো আপনার মনে নাও থাকতে পারে কী করেছেন বা অন্য কেউ এসে কাজ করলে সে বুঝতে পারবে না যে কী করা আছে কমেন্টিংটা এই জন্য বেস্ট প্র্যাকটিস প্রয়োজন অনুসারে তো আমরা কমেন্টিং শিখলাম এখন আমরা শিখব ভেরিয়েবল ভেরিয়েবল জিনিসটা অ্যাকচুয়ালি বাংলায় বলতে গেলে চলক যদিও চলক বুঝতে একটু সমস্যা হবে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল মান বহন করতে পারে সো ডেটা টাইপ অনুযায়ী বিভিন্ন ধরনের মান সে রাখতে পারে তো আমরা ভেরিয়েবল ইউজ করি এখানে বলতেছে ভেরিয়েবল ইউজ করা যায় three way var let const const মানে হচ্ছে কনস্ট্যান্ট যেটার ভ্যালু পরিবর্তন হয় না তো এটা আমরা দেখি সো আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করি ভেরিয়েবলস আবার পাইথনের কমেন্ট করছি আমি এক্সট্রিমলি সরি আমার বেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন যে কারণে ওটাই চলে আসে আমরা ভার নিলাম হচ্ছে এক্স এক্সের মান দিলাম হচ্ছে ফাইভ সেমিকোলন দেওয়া উচিত যদিও সেমিকোলন কোনো প্রবলেম করে না দেন হচ্ছে সিক্স দেন চাইলে আমরা একটা অ্যারেথমেটিক অপারেশন চালাইতে পারি summation x plus y then আমরা সেইটাকে প্রিন্ট আউট নিতে পারি কনসোল ডট লগের মধ্যে যদি আমরা সামেশনটা পাস করি তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো আমরা এটাকে আমরা দেখতে পাচ্ছি আউটপুট হচ্ছে এগারো চাইলে এটার সাথে আপনি স্ট্রিং জুড়ে দিতে পারেন summation of x and y যদি আমরা একটা মেসেজ জুড়ে দিই তাহলে দেখতে পাবো আমরা পাচ্ছি সো জাভাস্ক্রিপ্টের লেটেস্ট একটা সিনট্যাক্স আছে টেমপ্লেট লিটারেল এই ব্যাক ব্যাকটিকটা ইউজ করলে এটার ভিতরে আপনি চাইলে ভেরিয়েবল ইউজ করতে পারবেন তাহলে যেটা করতে হবে আপনাকে ডলার দিয়ে এইভাবে যদি আপনি এক্সটা বলে দেন তাহলে এটার ভিতরে এক্সের ভ্যালুটা প্রিন্ট করবে এটা হচ্ছে ইএস সিক্সের ফিচার নাইস একটা ব্যাপার এখন এবার আর নাইস হবে আমরা দেখতে পাচ্ছি the summation of five and six is to eleven so আমরা একটা সিম্পল ভেরিয়েবল দেখলাম তো ভেরিয়েবল নিয়ে তো বেশি আলোচনার কিছু নাই যদিও লেটের সাথে লেট অ্যান্ড বারের কিছু স্কোপিংয়ের ব্যাপার আছে এইগুলো আপনি আস্তে আস্তে শিখবেন আমি বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার না বাট করতে হয় সামটাইম জাভাস্ক্রিপ্টের টুকটাক কাজ ব্যাকেন্ড অনুযায়ী করতে হয় এজাক্স করতে হয় সেই জন্য জাভাস্ক্রিপ্ট শিখতে হবে আবার আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান আপনার ব্যাকএন্ডের পাশাপাশি ফ্রন্ট এন্ডে যদি রিয়েক্ট বাংলাদেশের রিয়েক্ট খুব ভালো চলে যদি শিখতে চান তখন আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে হবে সো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি দেখে ফেলেছি এইটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে অ্যাসাইন করা ইটস নট ইকুয়াল টু এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর সো জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপস আছে আপনার ডেটা টাইপ বিভিন্ন হতে পারে সেগুলো আমরা পড়বো আমরা একটু গুগলে দেখে আসি যাবো স্ক্রিপ্টের ডেটা টাইপ মজিলার ডকুমেন্টেশনটা খুব ভালো যে script data types and data structure তো এখানে বলতেছে এটা হচ্ছে একটা নাম্বার এটা হচ্ছে একটা স্ট্রিং আর এটা হচ্ছে বুলিয়ান বুলিয়ান মানে হচ্ছে সত্যমিতা স্ট্রিং মানে হচ্ছে একের অধিক ক্যারেক্টার আর নাম্বার তো আপনারা বুঝছেন সকল ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা সব ধরনের রিয়েল নাম্বার ফ্র্যাকশনাল সব নাম্বারই নাম্বার তো এখানে বলতেছে বুলিয়ান সত্য মিথ্যা নাল টাইপ মানে হচ্ছে নাল একটা টাইপ যদিও নাল বলতে কিছু কিনে বোঝায় না একটা falsy value null undefine type এটাও একটা type number type big int big int অনেক বড় একটা ইন্টিজার স্ট্রিং টাইপ আর হচ্ছে symbol type object type so আপনারা এই জিনিসগুলো একটু পরে নেবেন টাইপগুলো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না আমার তাহলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে লেটের বিষয়টা আমরা একটু পড়তে পারি লেট আমি যতটুকু পড়েছি সেটা হচ্ছে একটা ব্লক স্কুপ ব্লক স্কুপ বলতে সেটা যেই স্কুপে ডিফাইন করবেন সেই স্কুপের ভিতরে এই কাজ করবে যেমন ফাংশনের ভিতরে ডিফাইন করলে সেটা ফাংশনের বাইরে পাবেন না সো এটা অনেক হেল্পফুল অনেক ক্ষেত্রেই এটা ইএক্স সিক্স ইএস সিক্সের ফিচার তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেট ইস করতে পারি আমরা বারের বিপরীতে লেট ইস আমরা একটা লিখি লিট লেট লিখলাম হচ্ছে ডি ইজ ইকুয়াল টু লেখলাম হচ্ছে টেন দেন হচ্ছে let m is equal to three লিখলাম দেন আমরা এটাকে কনসোল ডট লক করি d by m m n দিতে পারতাম আর বেটার ভিতর আর এটাকে এন করি সো এটাকে আমরা ভাগ করতেছি সো আমরা এখন যদি প্রোগ্রামটা চালাই তাহলে বুঝতে পারবো আমরা দেখতে পাচ্ছি পাকফল চলে এসেছে তো সেম জিনিসটা আমরা আরেকটা পার্টে চালাইতে পারি সেটা হচ্ছে ভাগ শেষ আমাদের কমিউনিটিতে অনেক প্রোগ্রামার আছে এটাকে বলে পার্সেন্ট সপারেটর সো আপনারা এটা ওরকম প্রোগ্রামার পাল্লায় পরে ইয়া হয়েন না ধোকার শিকার হয়েন না এটা হচ্ছে ভাগশেষ অপারেটর অর্থাৎ ভাগ করার পরে যদি কোনো অবশিষ্ট থাকে সে সেটাকেই রিটার্ন করবে আপনারা দেখতে পাচ্ছেন ভাগশেষ হচ্ছে এক তিন দিয়ে যদি দশ দিয়ে ভাগ করেন তাহলে সেটা কি হবে আমরা দেখি থ্রি ভাগ দশ তাহলে কি হয় তিন তিরিকে নয় আচ্ছা এটা এটা এইভাবে দিতে হবে তিন তিরিকে নয় সেটা যদি আমরা দেখি যে বাকশেষ এক থাকতেছে সো এই জিনিসটা হচ্ছে বাকশেষ এটা নট পার্সেন্টেজ অপারেটর সো এরকম প্রোগ্রামার থেকে আপনারা খুবই সতর্ক থাকবেন সো আমি ক্লিয়ার করে দিলাম জিনিসটা সো আমরা ভাগ করলাম ভাগ শেষ নিলাম এটাকে বলে হচ্ছে মডিউলাস অপারেটর বা বাংলায় যদি বলতেছেন বাক্সেস অপারেটর বললেও চলবে সো দেন আমরা কনস্ট্যান্ট দেখি কনস্ট্যান্ট হচ্ছে আপনার যে ভ্যালুটা পরিবর্তন হয় না যেমন আমরা নিশ্চয়ই জেনে থাকবো কনস্ট্যান্টের ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে ক্যাপিটালে লেখা ভেরিয়েবলের নামটা দেন আপনার আপনারা নিশ্চয়ই জানেন পায়ের মান three point one four one six already আমাকে কোড এডিটর সাজেস্ট করেছে তো কনস্ট্যান্ট আমরা সেই মানগুলাই কনস্ট্যান্ট ইউজ করি যেগুলো আসলে পরিবর্তন করি না তো এটাকে আমরা কনসোল আউটপুট নিতে পারি আমরা আবার এটাকে রান করতেছি আমরা দেখতে পাচ্ছেন কনস্ট্যান্ট হিসাবে আমরা কনস্ট্যান্টের মানটা পেয়ে গেছি দেন আছে আমরা বিভিন্ন অপারেটর সম্পর্কে পড়ব তো এইগুলো আমি মুখে বলে যাই প্র্যাকটিস আপনারা করবেন ভিডিও লেন্দি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস অপারেশন হয়েছে বিভিন্ন এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ভ্যালু অ্যাসাইন করা এক্সের ভিতরে পাঁচ অ্যাসাইন করলাম ওয়ের ভিতরে দুই অ্যাসাইন করলাম আর এটা হচ্ছে এক্স ওয়ের মানটা আমরা জেড এর মধ্যে রাখলাম তো বিভিন্ন ধরনের অপারেশন আছে যেমন অ্যারাথমেটিক অপারেশন যুগ বিয়োগ গুণ তারপর হচ্ছে এক্সপোনেন্ট আপনার দুইয়ের উপর দুই দিলে চার হয় না সেই এক্সপোনেন্ট এটা হচ্ছে এক্সপোনেন্ট তারপর হচ্ছে এটা হচ্ছে ডিভিশন মানে ভাগ আর এটা হচ্ছে মডিউলাস অপারেটর আমার আবার হাসি পাচ্ছে আমি দুঃখিত এটাকে অনেকে পার্সেন্টেজ অপারেটর বলে সো এটা হচ্ছে ইনক্রিমেন্ট হ্যাঁ ইনক্রিমেন্ট করা বৃদ্ধি করা এটা হচ্ছে ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে মাইনাস করা আর কি কমানো হ্রাস করা তারপর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে plus is equal to minus is equal to star is equal to তারপর হচ্ছে divided is equal to modulus is equal to exponent equal to আপনাদের এখান থেকে দু একটা দেখানো উচিত আমার মনে হচ্ছে আমি দেখাই তো আদারওয়াইজ জিনিসগুলো আপনার কনফিউজ করতে পারেন বাট হচ্ছে আমরা কী শিখতেছিলাম শিখতে অপারেটর তো আমরা যুগ অলরেডি দেখেছি মাইনাস দেখতে পারি আমরা again x is equal to five define করতেছি আবার y is equal to six define করতেছি সো আমরা এখন কনসোল করি ডাইরেক্ট কনসোল করে ফেলি উইক করার জন্য এক্স মাইনাস ওয়াই তারপর হচ্ছে আমরা ভাগ ভাগ শেষ করেছি বাট স্টার করি নাই এক্স এক্সপোনেন্ট ওয়াই তাহলে এখানে আমরা একটু ডিফারেন্ট ভেরিয়েবল না দিয়ে আমরা ভ্যালু দিয়ে ভ্যালু দিয়েও আমরা করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই দুগুণে চার যদি তিন দিই তাহলে এটা হবে আট আপনারা নিশ্চয়ই জানেন two into two into two eight যেহেতু এক্সপোনেন্ট সেটাই হলো এখানে আর প্লাস প্লাস মাইনাস মাইনাস কী তাহলে সেটাও আমরা একটু দেখি তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আমরা দেখতে পারি যদি আমরা লিখে দেই যে এক্স প্লাস প্লাস সো এটা দুইভাবে করা যায় এইভাবেও করা যায় প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট এটা হচ্ছে প্রি তো এটা আমরা এইভাবে না করে প্লাস প্লাস এক্স করি দেন আমরা এটাকে কনসোল করি দেখি আমাদের আউটপুটটা কি আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আগে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের পার্থক্যটা এখন আমরা দেখতে পাচ্ছি পাসের সাথে এক যুগ হয়ে গেছে আর যদি সেটাকে পোস্ট করি যেমন হচ্ছে x plus plus x plus করলাম তাহলে কনসোল ডট লক করলে আমরা কি পাই এখন দেখি এক্স প্লাস প্লাস তাহলে এইখানে আমাদের ভ্যালুটা কত ছিল সিক্স এখানে এইখানে এক্সের ভ্যালুটা আমি এক্সট্রিমলি সরি আমার পাইথনের কমেন্টটাই চলে আসে যেহেতু আমি ওইটা বেশি ইউজ করি সো আমরা দেখতে পাচ্ছি এইখানে সেভেন হয়ে গেছে সেভেনটা অ্যাকচুয়ালি এখানেই হয়ে গেছে এইখানে আমরা দেখতে পাচ্ছি সো এই আমরা দেখতে পাচ্ছি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট তো সিমিলার জিনিস আপনারা চেষ্টা করেন আমরা যদি মাইনাস মাইনাস করি তারপর আমরা যদি আমরা একটা প্রিন্ট আউট নেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এক কমে গেছে আমরা দেখতে পাচ্ছি আবার সিক্স হয়ে গেছে এইগুলো ছিল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তো এইখানে অ্যাসাইনমেন্টের ব্যাপারটাও এগুলো আপনার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে বুঝতে পারবেন জিনিসটা কী হচ্ছে plus is equal to minus is equal to বলতে গেলে আপনার আগে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের সাথে আবার নতুন কিছু যোগ করতেছে নতুন কিছু মাইনাস করতেছে আগের ভ্যালুর সাথে এইটাই আর কি বিষয়টা তো স্ক্রিপ্টের স্ট্রিং অ্যাসাইন করা এইভাবে স্ট্রিং কনক্যাটেনেশন করা এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন এটা খুব একটা কঠিন কিছু না ফার্স্টে টেক্স ওয়ানের মধ্যে একটা টেক্স টু এর মধ্যে একটা স্ট্রিক দেন হচ্ছে এইভাবে যোগ করেছে এটা কনকেটানেশন বলে এটাকে এটা এক ধরনের যোগ এরকম আউটপুট এরকম আসবে আপনারা চাইলে এখানে ট্রাইও করতে পারেন এইখানে কিন্তু আবার ট্রাই করা যায় এখানে জিনিসটা লেখা আছে এভাবে রান করলে রান দেখাবে আপনি চাইলে একটু মডিফাই করতে পারেন যেমন আমি আমার নামটা লিখতেছি দেন যদি আমরা চালাই আমরা দেখতে পাবো যে শাহরিয়া হোসেন সো এইটা এখানেও কোড করা যায় অ্যাপ্লাই করা যায় আপনারা এখান থেকে এক্সাম্পলগুলো দেখবেন আশা করি বুঝতে পারবেন কোনো প্রবলেম না ইভেন এটাকে বাংলাও করা যায় আপনারা যদি এখানে এই ওয়ার্ল্ড ম্যাপে ক্লিক করেন তাহলে ল্যাঙ্গুয়েজ চলে আসবে আপনারা এটাকে বাংলাও করতে পারবেন যদিও বাংলা অনেক কঠিন মনে হয় আমার কাছে এইখানে বাংলা ওয়ার্ডগুলো কেমন জানি আসে সো আমরা বাংলা করতেছি না তো অপারেটরসগুলো পরে নেবেন অনেক কিছুই আছে কম্পারিজন অপারেটর মানে হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল আপনি দুইটা সংখ্যার সাথে কম্পেয়ার করতেছেন ত্রিপল ইকুয়াল হচ্ছে আপনার ওই ভ্যালুটা তো কম্পেয়ার করবে প্লাস সেই ভ্যালুর টাইপটাও কম্পেয়ার করবে সো এটা হচ্ছে নট ইকুয়াল এটা হচ্ছে আপনার not equal value or not equal type type সহ সে চেক করবে সে গ্রেটার দেন আর হচ্ছে লেস দেন গ্রেটার দেন হচ্ছে বড় লেস দেন হচ্ছে ছোট গ্রেটার দেন অর ইকুয়াল এটা মানে হচ্ছে বড় অথবা সমান লেস দেন অর ইকুয়াল এটা হচ্ছে ছোট অথবা সমান আর এটা হচ্ছে টার্নারি অপারেটর আপনাকে কোয়েশ্চেন করবে ডান পক্ষ সত্য নাকি বাম পক্ষ সত্য এরকম বিষয় একটা টার্নারি অপারেটর আমরা পরে দেখব জাভাস্ক্রিপ্ট লজিক্যাল অপারেশন আপনারা যারা সিএস পড়েছেন তারা নিশ্চয়ই পড়েছেন and gate or gate not gate এই তিনটা গেট খুবই চমৎকার and gate not gate or গেটের টুট টেবিল আছে এটা আসলে কিভাবে হয় আমি যদিও এইভাবে দেখানোর দরকার ছিল না তারপরে আমি দেখাচ্ছি কারণ হচ্ছে যারা সিএস পড়েছেন তারা তো অলরেডি জানেন এই জিনিসগুলা এনগেটের কাজ হচ্ছে যখন উভয় ইনপুট সত্য হবে অর্থাৎ আপনি যদি দুইটা ইনপুট নেন এক্স এবং ওয়াই দুইটা ইনপুট সত্য হলে এটার আউটপুট সত্য হবে আর ওয়ার গেট হচ্ছে যে কোনো একটা ইনপুট সত্য হলেই সেটার আউটপুট সত্য হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান এখানে জিরো তারপরে সত্য অর্থাৎ তার রুলসটা এরকম যে কোনো একটা ইনপুট সত্য হলে সত্য আর যদি দুইটাই মিথ্যা হয় তাহলে মিথ্যা আর এন গেটে বোধ যদি সত্য হয় তাইলেই সত্য আর নট গেট হচ্ছে তার বিপরীত যদি সেটা ফলস হয় তাহলে আউটপুট ট্রু আর যদি ইনপুট যদি ট্রু হয় আউটপুট ফলস এটাই হচ্ছে যারা সিএস পড়েন নিশ্চয়ই এটা জেনে থাকবেন এটা প্রোগ্রামিংয়ে খুবই কাজে লাগে তারপর হচ্ছে টাইপ অফ এগুলো দিয়ে টাইপ নিতে পারেন ডেটা টাইপটা কীরকম আমরা দেখি একটা ডেটা টাইপ তো আমাদের কাছে যে এক্স আছে এক্সের টাইপ অফটা আমরা দেখব টাইপ অফ এক্স এক্সটা আসলে কী টাইপ আমরা যদি এখন কনসেল আউটপুটটা নিই তাহলে দেখতে দেখতে পাচ্ছি এক্স একটা নাম্বার তারপর আমরা যদি আমরা একটা স্ট্রিং ডিফাইন করি লেট নিলাম হচ্ছে নেম নেমের মধ্যে লিখলাম শাহরিয়া দেন হচ্ছে আমরা যদি কনসোল করি এটাকে type of type of name তাহলে আমরা এটার আউটপুটটা পাবো আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রিং স্ট্রিং মানে হচ্ছে একের অধিক ক্যারেক্টার আর হচ্ছে যদিও সিতে ক্যারেক্টার টাইপ আছে এখানে ক্যারেক্টার টাইপ নাই স্ট্রিংই দেখতে পাচ্ছি দেন হচ্ছে আরও কিছু অপারেটর দেখতে পাচ্ছি এক্সর নর এগুলো যারা ডিজিটাল ইলেকট্রনিক পড়েছেন তারা জানেন সো এত বিস্তারিত আমি বলতেছি না ডিজিটাল ইলেকট্রনিক যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন এক্সর নর অ্যান গেট পর গেট এগুলোর সম্পর্কে অ্যারাথমেটিক্স তো যুগ বিগুণ বাট ওইগুলাই তারপরে অ্যাসাইনমেন্ট বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট আছে তো ডেটা টাইপ সম্পর্কে তারা বলতেছে the concept of data type in programming data type is an important concept to be able to operate operate on variable it is important to know something about the type ঠিক আছে এটা আমরা দেখতে পাচ্ছি একটা নাম্বার এবং একটা স্ট্রিং এবং এইটা এটা আসলে করা ঠিক না কারণ হচ্ছে করলে আপনার স্ট্রিং ভ্যালুই পাবেন আমি আশা করছি কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সংখ্যার সাথে বলবো যুগ হয়ে গেছে বাট নাম্বার এবং স্ট্রিং যুগ করাটা উচিত না বাট এইটা স্ট্রিং হিসেবেই হবে রিপ্রেজেন্ট হচ্ছে যদিও পাইথনে এটা একটা বায়োলেশন সিনট্যাক্স এরর আসবে সো <clears throat> আমরা ডেটা টাইপ সম্পর্কে আগেও একটু দেখে এসেছি মজিলা ডেভেলপার নেটওয়ার্ক থেকে আপনারা এই জিনিসগুলো পড়ে নেবেন ডেটার টাইপ আসলে আমরা মেনলি ডেটা নিয়েই কাজ করি সো ডেটাগুলোর ধরন কি হতে পারে সেগুলো একটু পড়াশোনা করবেন এইগুলো খুব জটিল কিছু না তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশান যেহেতু ফাংশানে আগে চলে আসছে সো ফাংশানটাই আমরা প্রথমে শিখি তো ফাংশান আবার দুই ধরনের একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর হচ্ছে user define function built in function হচ্ছে যেগুলো অলরেডি জাভাস্ক্রিপ্টে দেওয়া আছে আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে আমরা যেগুলো তৈরি করব যেমন ধরেন পাইথনের বিল্ট ইন ফাংশন আছে কনসোল ডট লগ আমরা যদি একটু দেখে আসি সরি জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আমার বেস ল্যাঙ্গুয়েজ যেহেতু পাইথন ওটাই চলে আসে বারবার আমরা মজিলা ডেভেলপার নেটওয়ার্ক থেকে দেখে আসি বিল্ট ইন হচ্ছে ওই ফাংশনগুলো যেগুলো অলরেডি তৈরি করা আছে হ্যাঁ আমরা সেগুলো ইউজ করতে পারি সেগুলাকেই বিল্ট ইন বলা যেমন হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফাংশন যদিও এগুলার ব্যবহার আমি এতটা জানি না তারপরেও আমরা এইগুলো হয়তো শিখবো ম্যাপ সেট এগুলো হয়তো শিখবো জেসন অনেক ফাংশন আছে সো এগুলা আমরা দু একটা ইউজ করতে পারি একটু ইমেল ফাংশনটা আমরা ভিতরে যাই তাহলে বুঝবো আসলে এটা কি করে সো ওয়ার্নিং এক্সিকিউটিং জাভাস্কি ফর এ স্ট্রিং ইজ অ্যান এনর্মাস সিকিউরিটি রিক্স আচ্ছা ইমেল ফাংশনের কাজকে দা ইমেল ফাংশন ইভেলিউটস জাভাস্কি কোড রিপ্রেজেন্ট অ্যাজ এ স্ট্রিং এটা আসলে একটা জাভাস্ক্রিপ্ট কোডকে স্ট্রিংয়ে রূপান্তর করে আমরা যদি এটা ইউজ করি দেখতে পারবো কি হচ্ছে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি দুই দুই স্ট্রিং তারপরেও সে কিন্তু সঠিক আউটপুট দিয়েছে চার দুই দুই যদি নর্মালি আপনি স্ট্রিং হিসাবে কনসোলের মধ্যে করেন তাহলে দেখবেন সেটা বাইশ হবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রিং দুই আবার একটা স্ট্রিং দুই যদি যোগ করি তাহলে দেখবেন এটা বাইশ হবে অ্যাকচুয়াল হবে না কিন্তু ইভেল ফাংশনটা আমাদের কি সুবিধা দিচ্ছে সেই স্ট্রিংয়ের মধ্যেও সে নাম্বারগুলো আইডেন্টিফাই করে সঠিকভাবে যোগ করে দিচ্ছে that is the power of eval function so আমরা একটা বিল্টিন ফাংশন ইউজ করলাম বাট আমার পারপাস সেটা না আমরা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন শিখব আমরা এখন একটা ইউজার ডিফাইন ফাংশন লিখবো আচ্ছা ফাংশানের দুইটা ব্যাপার থাকে একটা হচ্ছে ডিফিনেশন আর একটা হচ্ছে কল তো ফাংশন আমরা একটা ফাংশান বানাই তো জাভা স্ক্রিপ্টের ফাংশন কীভাবে বানাতে আমি তো দেখে আসি যেহেতু আমি ল্যাঙ্গুয়েজটা আমার অতটা ইউজফুল না সচরাচর করি না আমার প্রয়োজন হলে টুকটাক করি সেই জন্য এত কিছু মনে থাকে না তাহলে ফাংশন লেখার জন্য ফাংশন কিওয়ার্ড লিখতে হবে দেন ফাংশনের তাহলে আমরা সাম নাম একটা ফাংশন বানাইলাম সেইটাতে আমরা let x x is equal to sorry x is equal to 5 uh, let y is equal to 6 and console আউটপুটে আমরা x প্লাস y করব এখন আমরা একটা ফাংশন তৈরি করে ফেললাম এখন যদি এটাকে আমরা কল করি তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাব যেহেতু কনসোল করা আছে আমরা এটাকে রান করতেছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটু আমাদের মিস্টেক আছে আমি এক্সট্রিমলি সরি সো মিস্টেক করাটাই ভালো এইখানে সুন্দরভাবে দেখেন বলে দিয়েছে কোথায় মিস্টেকটা হয়েছে সো আমি যেহেতু সামটাকে কল করতে আমরা কি ভুল করেছি সো আমরা আবার রান করতেছি এখানে কি বলতেছে sum is not a function তাহলে বলতেছে যে সাম কোনো ফাংশন না তাহলে সাম কি বিল্ট ইন ফাংশন কিনা আমরা একটু সামনে মাই সামেশন দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এটাকে আমরা কল করতেছি সো আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন আউটপুট দিয়েছে মেবি বিল্ট ইন ফাংশন আছে সাম সেই জন্য সেটা কনফ্লিক্ট করতেছে তো স্ক্রিপ্টে কেস আছে কেসগুলো আছে snake case camel case Pascal case এগুলো শিখে নেবেন এটা হচ্ছে ক্যামেল কেস উটের মতো সো পাইথনের স্ন্যাক কেসটাই বেশি ইউজ করা হয় ক্লাসের ক্ষেত্রে হচ্ছে প্যাসকাল কেস ক্যাপিটালাইজ সো আমরা একটা ফাংশন ডিফাইন করলাম ফাংশনের কাজটা অনেকটা আপনারা রাইস মেশিন বা ভুট্টার মেশিনের মতো কোনো কিছু ইনপুট দেবেন সেটা প্রসেস হবে এবং আউটপুট হবে তো এই ফাংশনটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না কারণ হচ্ছে এদের স্ট্রিক্ট আচ্ছা, আমরা যদি দুইটা ভ্যালু ইনপুট নেই তাহলে এটা আর একটু অ্যাপ্রোপ্রিয়েট হবে input one input two then হচ্ছে আমরা এই দুইটাকে যোগ করব সো এইবার আমরা চাইলে এখানে আবার অ্যাসাইন করেও রাখতে পারি আমরা ইনপুট ওয়ান আছে ইনপুট ইন্টু টু দেন হচ্ছে আমরা যোগ করতে পারি এইবার আশা করি আমরা একটু বেটার পেলাম যে কোনো সংখ্যা যে কোনো দূরে সংখ্যা দিলে সে আমাদের যোগ করে আউটপুট দিয়ে দেবে নাইস না খুব চমৎকার যেসব কাজ রিপিটেশন হয় বারবার করতে হয় সেই কাজগুলো আমরা ফাংশন দিয়ে করতে পারি তো এইটাকে আরও চমৎকার করে যদি করতে যাই তাহলে আমাদের রিটার্ন নিতে হবে কারণ হচ্ছে ক্যালকুলেশনের বিষয়গুলো এভাবে প্রিন্ট করলে জিনিসটা আমরা ইউজ করতে পারবো না আমরা এটাকে এক্স প্লাস ওয়াই করে দিচ্ছি তাহলে রিটার্ন যদি করি তাহলে এখন কিন্তু আর রিটার্ন ভ্যালুটা আমরা পাবো না কারণ হচ্ছে কোনো কনসোল করি নাই সো আমরা এখন দেখতে পাচ্ছি সে অলরেডি দিয়েছে কনসোলে সো যদিও আমরা আউটপুট প্রিন্ট করি নাই তারপরে সে আমাদের দিয়েছে এটা হয়তো নোটের কারণে সম্ভব হয়েছে বাট আমরা কনসোল করি তাহলে বুঝতে পারবো ব্রাউজারে করলে হয়তো ওইভাবে হবে না তাই আমরা এখন দেখতে পাচ্ছি ও সরি বাইশটা আসলে এসেছিল এইখান থেকে এইখান থেকে টোয়েন্টি টু এসেছিল অ্যাকচুয়ালি আমরা কোনো আউটপুট পাচ্ছিলাম না আমরা এটাকে আবার কমেন্ট করে দিই সেটাই হওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আসলে এটা থেকে কোনো রেজাল্ট পাচ্ছি না তাহলে আটপাশ তেরো হওয়ার কথা যদি আমরা এটাকে এখন প্রিন্ট আউট করি আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট ইস তেরো তো ফাংশন জিনিসটা নিয়ে আরও অনেক আলোচনা করা যায় এক ঘন্টা আলোচনা করা যায় কিন্তু মেইনলি যে ব্যাপারটা সেটা আমি আলোচনা করে ফেলেছি একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন যেগুলো জাভাস্ক্রিপ্টে অলরেডি বলা আছে আর একটা হচ্ছে ইউজার ডিফেন্ট ফাংশন যেটা যেগুলো আমরা তৈরি করব সো এই ফাংশনের একটা নাম থাকে ফাংশনের ইনপুট থাকতে পারে সেটা আবার প্রসেস ভিতরে বডিতে প্রসেস হবে সেটা আবার আইদার প্রিন্ট আউট হবে অথবা রিটার্ন হবে হ্যাঁ দেন আছে আপনারা এই আর্গুমেন্টগুলো পাস করে দেবেন সো এই আর্গুমেন্ট আর প্যারামিটার নিয়ে একটু কনফিউশন আছে যদিও এটা আমি এখন বলতেছি না এগুলো অত ম্যান্ডেটরি না বাট আপনারা একটু শিখে নেবেন তারপর আমি একটু ব্রাউজ করি JS arguments and parameter so আপনারা দেখে নেবেন কোনটা আর্গুমেন্ট কোনটা প্যারামিটার এইখানে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক আছে তারা বলতেছে function parameter are the name listed in the function definition function arguments are the real values passed by the function আপনার আর্গুমেন্ট হচ্ছে এখানে যে ভ্যালুগুলো পাস করেছেন ফাইভ অ্যান্ড এইট হচ্ছে আর্গুমেন্ট এটা হচ্ছে আর্টস আচ্ছা সরি মাই মিস্টেক এটা বারবারই ভুল করতেছি আর এটা হচ্ছে প্যারামিটার্স আমরা দেখে আসি recalls parameters are initialize value from the argument supply ঠিক আছে প্যারামিটার্স হচ্ছে আপনার এইখানে যে আমরা যেগুলো বলতেছি এটা হচ্ছে number one number two so এগুলো আপনারা একটু বললেই বুঝতে পারবেন সো এগুলো তো জটিল কনসেপ্ট না তোমাদের ফাংশন আপাতত এইটুকুই বলতেছি আর বিস্তারিত বলতেছি না আপনারা পড়ে নেবেন এখানে অনেক প্র্যাকটিস আছে প্র্যাকটিস করে বুঝতে পারবেন জেস অবজেক্ট সো অবজেক্ট জিনিসটাতে এখানে আমি যেতে চাচ্ছি না এইটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এখন স্ট্রাকচারাল প্রোগ্রামিংগুলো শিখবো জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ইভেন্ট আছে ইভেন্টগুলো সম্পর্কে জেনে রাখেন পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব এই কোর্সের কন্টিনিউশন হিসেবে আমরা জেকিউরি নিয়ে আলোচনা করব মেইনলি আমরা কাজগুলো করি জেকিউরি দিয়ে কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টের আপনাদের কাজ করতে গেলে অনেক কোড লিখতে হয় এবং অনেক একটু কমপ্লেক্স মনে হয় জ্যাকেরিটা আর একটু ইজি করেছে জ্যাকেরি হচ্ছে একটা লাইব্রেরি তখন আমরা ইভেন্ট আপনারা তারপরে জেনে রাখেন ইভেন্ট হচ্ছে আপনারা যখন বাটন ক্লিক করেন তখন এক ধরনের ইভেন্ট হয় হোভার করেন ইনপুট ফিল চেঞ্জ করেন সেগুলো হচ্ছে একটা ইভেন্ট কোনো কিছু সংগঠিত হয় সেটাকে ইভেন্ট স্ট্রিং আমরা অলরেডি নাম লিখে আউটপুট নিয়েছি স্ট্রিংয়ের বিভিন্ন অপারেশন দেখেছি এটা নিয়ে আর আমরা আলোচনা করতেছি না তো স্ট্রিং মেথডস এইগুলো আপনারা শিখে নেবেন স্ট্রিং সার্চ নাম্বারস আমরা এখন শিখবো হচ্ছে অ্যারে সো আমরা এখন অ্যারে শিখবো যদিও অ্যারে শেখার আগে লুপ শিখে আসা উচিত ছিল বাট আমরা এখন সিরিয়াল হিসেবে অ্যারেটাই শিখব তো আমরা ফার্স্টে দেখেছি যে ভেরিয়েবল একটা ভ্যালু সেভ করতে পারে বাট এরে একাধিক ডাটা সেভ করতে পারে এবং বিভিন্ন টাইপের ডাটা আমরা এখন অ্যারে নিয়ে আলোচনা করবো সো এরে বিভিন্ন ডাইমেনশনাল হয় ওয়ান ডাইমেনশন মাল্টি ডাইমেনশন কেউ আবার টু ডাইমেনশন থ্রি ডাইমেনশনও বলে তো আমরা এরেটা বোঝার চেষ্টা করি সো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি let F R I N friends so এইখানে আমার কিছু ফ্রেন্ডসের নাম লিখবো নাজমুল হচ্ছে পিয়াস তো এখানে আবার চাইলে ইন্ডিজারও নিতে পারেন বিভিন্ন টাইপের ডেটা নিতে পারেন সো আমরা এইটাকে বলে একটা হচ্ছে এরে তো এরের ব্যাপারটা হচ্ছে ইন্ডেক্স থাকে এরের যে ভ্যালুগুলো সেগুলো মেমোরিতে সেভ হয় ইন্ডেক্সের অ্যাগেনস্টে তো এই এরেটার ইন্ডেক্সটা শুরু হয় জিরো থেকে কম্পিউটারের হিসাব নিকাশ সব জিরো থেকে হয় এটা জিরো এটা ওয়ান আর এটা হচ্ছে টু সো এটা আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি সো আমরা যদি একটু কনসোল করি কনসোলে ফ্রেন্ডসের আমরা যদি জিরো অ্যাক্সেস করি তাহলে আমরা নাজমুল রিটার্ন পাবো সো আমরা দেখতে পাচ্ছি সেই জিরো ভ্যালুটা নাজমুল দিচ্ছে কারণ হচ্ছে এর এর শুরুটাই হয় জিরো থেকে আমরা যদি সরি <coughs> যদি টু প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে হচ্ছে পঁচিশ সো এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে সো অ্যারের ডাইমেনশনের কথা বলেছি আমি টু ডাইমেনশন অ্যারেটাও দেখাই এটা লুপটা শিখে আসলে ভালো হতো এটার সাথে লুপিং করতে পারতাম সো অ্যারের বেসিক জিনিসগুলো দেখে পরে আমরা লুপ লুপে লুপটা শিখে আবার অ্যারেটা লুপিং করব সো আমার সাথে আশা করি থাকবেন দেন হচ্ছে আমরা এখন দেখি যে টু ডাইমেনশনাল অ্যারে দেখি ফ্যান্সি নিলাম ফ্যান্সির মধ্যে আমরা একটা টু ডি আর একটা বক্সের ভিতর আর একটা বক্স এটাই হচ্ছে টু ডি আর তো আমরা এখন এখানে লিখব হচ্ছে N A Z M U L Nazmul তার বয়স ধরি টোয়েন্টি ফাইভ হচ্ছে Piyas P I Y S S Piyas তার এজ দিলাম হচ্ছে টোয়েন্টি এইট নিজের নামটা দিলাম না এই যেহেতু আপনার বয়সটা জেনে যাবেন তো এটা হচ্ছে একটা টু ডি অ্যারে এখানে কি হচ্ছে প্রথম যে এরেটা আছে এটা একটা হচ্ছে জিরো জিরো এর এটা জিরো তারপর এইটা আবার আরেকটা অ্যারে তাহলে আমরা নিচে একটু কমেন্ট করে লিখে দেই ফ্রেন্ডসের প্রথম লিস্টের সরি এরের জন্য একটা ভ্যালু সেটা হচ্ছে জিরো আবার এখানে আরেকটা এরে আছে এটার জন্য একটা ভ্যালু এটা হচ্ছে ম্যাট্রিক্সের মতো তাহলে জিরো জিরো জিরো ওয়ান হ্যাঁ আপনারা এটা বুঝবেন আশা করি তারপর এখানে কি হবে ফার্স্টের যে আমরা প্যারেন্ট যে অ্যারেটা আছে সেটা জিরোই বাট এখানে পিএস হচ্ছে ওয়ান তারপর কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জিরো টু এটা কীভাবে হচ্ছে একবার বোঝানোর চেষ্টা করি এই যে প্যারেন্টের যে একটা অ্যারে আছে এই অ্যারেটার মান হচ্ছে জিরো তারপর এই অ্যারেটার এই প্রথম ভ্যালুটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান তাহলে কি হইল জিরো জিরো জিরো ওয়ান তারপরে জিরো ওয়ান এটা এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে এক নাম্বার সো আমাদের এগুলা এখন আমরা যদি একটু অ্যাক্সেস করি ভ্যালুগুলো তাহলে বুঝতে পারবো কনসোল ডট লক আমরা যদি টিএসটা অ্যাক্সেস করতে চাই তাহলে প্যারেন্ট এরের জিরো আর এই এরের এটা হচ্ছে ওয়ান ওয়ান ইন্ডেক্স তাহলে আমরা এটা পাবো তাহলে এই ফ্রেন্ডসের যদি আমরা জিরো এবং ওয়ান করি তাহলে আশা করি আমরা ভ্যালুটা পাবো যদি আমি ভুল না করে থাকি আমরা দেখতে পাচ্ছি friends has already been declare আছে আমরা ফ্রেন্ডস অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছি আমরা আরেকটা ডিক্লেয়ার করি ফ্রেন্ডস এর দিলাম ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডস এরে ঠিক আছে ফ্রেন্ডস এরে থেকে আমরা এখন আমরা আউটপুটটা নেব সো আমরা এখন দেখতে পাচ্ছি এইটা হচ্ছে zero one sorry zero one তো এইটা তাহলে জিরো জিরো জিরো ওয়ান তাহলে তারপরে কি হচ্ছে এইটা হচ্ছে জিরোর পরে কত হয় ওয়ান ওয়ান জিরো আচ্ছা আমরা যদি ওয়ান জিরো দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখি আমি ভুলও করতে পারি আমরা দেখতে পাচ্ছি আমরা সঠিক ভ্যালুটা পেয়েছি এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো কীভাবে আমার এই অ্যারেটা ছিল জিরো সেটা আর এটা হচ্ছে ওয়ান আর একটা যদি অ্যাড করি সেটা হবে টু তাহলে আমরা আরেকটা অ্যাড করি তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো কি হচ্ছে জিনিসটা এখানে দিলাম হচ্ছে কী নাম দেবো সাকিব দিলাম তারপরে দিলাম হচ্ছে চব্বিশ তাহলে আমরা দেখি কি হচ্ছে এখানে এইটা হচ্ছে জিরো জিরো আর এটা জিরো ওয়ান তারপরে ওয়ান জিরো তারপর হচ্ছে one two one zero one two one zero one one আর এটা হবে টু জিরো তারপর হচ্ছে two zero two one sorry এটা হচ্ছে টু জিরো টু ওয়ান এইবার তাহলে আমরা সাকিবকে অ্যাক্সেস করি যদি আমরা সাকিবকে অ্যাক্সেস করতে চাই তাহলে টু জিরো লিখতে হবে আমরা দেখি কি হচ্ছে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সাকিবকে আমরা পেয়েছি সো আশা করি আমি টু ডাইমেনশন এরাটা বোঝাতে পারছি আমি আরেকবার এক্সপ্লেন করি সো আমাদের এখানে দুই ডাইমেনশনাল বলতে গেলে একটা রো একটা কলাম ভ্যালু থাকে এটা হচ্ছে কলাম এটা হচ্ছে কলাম আর এইটা হচ্ছে রো সহজ কথা হচ্ছে রো কলাম আপনারা চিন্তা করবেন রো কল তাইলেই আপনারা বুঝতে পারবেন তাহলে এটা রো কত রো হচ্ছে জিরো আর এটা এটার কলাম কত কলাম হচ্ছে আপনার কলামও জিরো সো জিরো জিরো এটার রো জিরো আর এটার column one so zero one বিষয়টা এরকম এটা এটার হচ্ছে আপনার রো হচ্ছে ওয়ান আর এটার কলাম জিরো তাহলে ওয়ান জিরো তাহলে আবার কি হচ্ছে রো ওয়ান কলাম ওয়ান আবার কি হচ্ছে এটা হচ্ছে রো টু তাহলে row two column one row two column one জিনিসটা এরকম তো এই জিনিসটা আমরা লুপিং করবো যেহেতু লুপটা পড়াই নাই এই লুপিংটা শিখে এসে পরে আবার এটাকে আমরা লুপিংয়ের মাধ্যমে অ্যাক্সেস করব একাধিক ভ্যালু কীভাবে অ্যাক্সেস করা যায় এরে থেকে আপনারা দেখতে পারেন লেন্থ কত লেন্থ বের করতে পারেন অনেক এরে মেথড আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন ফ্রেন্ডস এয়ারের যদি আপনার লেন্থটা দেখতে চান এর মেথডগুলো আপনারা দেখে নিতে পারেন মেইনলি আমি আজকে কনসেপ্টগুলো শেখাবো বিল্ডিং মেথডগুলো শেখাচ্ছি না এগুলো আপনারা আশা করি শিখে নেবেন প্র্যাকটিস করে তো আমরা টু ডাইমেনশন পর্যন্ত শেখালাম থ্রি ডাইমেনশন পর্যন্ত আমি যাচ্ছি না বিকজ অফ এটা আপনাদের জন্য কঠিন হয়ে যেতে পারে বাট একটা সময় ওই থ্রি ডাইমেনশনও আপনাদের কাছে পানির মতো ইজি হয়ে যাবে তো অ্যারে শিখলাম এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা টপিক যেটা মিসিং হয়ে গেছে যদিও লিস্ট ফলো করতে গিয়ে সেটা মিসিং হয়েছে ইফিলসটা দেখানো হয় নাই বাট ফার্স্টে আমরা ইফিলসটা করে আসি দেন হচ্ছে লুপের কাজটা করবো আমি কন্ডিশনাল স্টেটমেন্ট আমি এগেন ভুল করেছি সুবিন স্যার তামিম স্যার আর সুবিন বলেছেন যে যে ই ফিলস জানে সেজন্য প্রোগ্রামিং এর অর্ধেক জানে সো আমি সুবিন স্যারকে খুবই পছন্দ করি আর সি প্রোগ্রামিং বই পরেই প্রথম আমার প্রোগ্রামিং শুরু এবং খুব চমৎকার বই লিখেছিলেন যখন আমি এসএসসি পাস করার পরেই বইটা পড়ে নিজে নিজেই সি প্রোগ্রাম শিখে গিয়েছিলাম তো আমরা এখন শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ এলস এলস ইফ তো সুইচ এইগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট মানে সত্য হলে আপনার প্রোগ্রামটা কি হবে মিথ্যা হলে কি হবে আমরা ফার্স্টে দুটো ভেরিয়েবল নিয়ে নিই তাহলে এক্স নিলাম এক্সের ভ্যালু নিলাম হচ্ছে ফাইভ কাজে লাগতে পারে ওয়াই লেড ওয়াই নিলাম হচ্ছে সিক্স তো আমরা এখন একটা ইফ লিখব ইফের কাজ হচ্ছে এভাবে লিখতে হয় এই ব্লকের কন্ডিশন যদি সত্য হয় তাহলেই শুধু ভিতরে কাজ করবে আদারওয়াইজ কাজ করবে না তাহলে এক্স এবং ওয়াই যদি বলছি যদি সমান হয় তাহলে কনসোল করো কি সেম বা ট্রু এই কন্ডিশনটা থ্রু ব্লকের ভিতরে কাজ করবে আদারস করবে না সো আমরা দেখতে পাচ্ছি পাঁচ এবং ছয় দুইটা অসমান সংখ্যা সো আমরা কিছুই আউটপুট পাবো না সো আমরা X has already been declare আচ্ছা লেট লেট আমরা অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছি সেজন্য ডিক্লেয়ার করতাম বাট যদি ভার করতাম তাহলে সেটা ইউজ করতে পারতাম এইটাই হচ্ছে লেট এবং বারের মেন সো আমরা ভার ইউজ করতেছি তো আমরা দেখতে পাচ্ছি কোনোই আউটপুট নাই তাহলে কিভাবে বুঝবো যে আউটপুট নাই এটা যদি সত্য না হয় তাহলে কি হবে তাহলে আমরা একটা কিছু আউটপুট দিই যদি সত্য হয় তাহলে এই এই ব্লকটা কাজ করবে ইফের ব্লক কাজ করবে আর যদি সত্য না হয় এলসের ব্লক কাজ করবে এটাই হলো কন্ডিশন সো এটা হচ্ছে ফলস দুইটা কখনোই হবে না আইদার সত্য হবে অথবা ফলস হবে আপনি একই সাথে সত্য এবং মিথ্যা হতে পারেন না আইদার আপনি সত্য হবেন আয়দার আপনি মিথ্যা হবেন আয়দার আপনি অপরাধী হবেন অথবা আপনার ওই কি বলে ওইটাকে আপনি ভালো মানুষ হবেন তা আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনটা মিথ্যা সরি এই কন্ডিশনটা মিথ্যা বলে এটার ভিতরে আর সে ঢুকেই নাই এই ব্লকের ভিতরে ঢুকেই নাই এই যে ব্লক এটা হচ্ছে ব্লকের স্টার্ট আর এই লাস্টে হচ্ছে ব্লকের এন্ড সো তাহলে কি হইল জিনিসটা সত্য হইল না সেই জন্য এলস কাজ করলো মেন কনসেপ্ট এইটাই সো এটাকে চাইলে আপনি নেস্টেড করতে পারেন ইফের ভিতরে ইফ এলস এলসের ভিতরে ইফ অনেক কিছুই করতে পারেন আরেকটা ব্যাপার আছে আমরা এখানে আরেকটা ব্যাপার করতে পারি এলস ইফ এই এলসিপ দিয়ে আমরা আরেকটা কন্ডিশন চেক করাইতে পারি যেমন হচ্ছে এক্স কি এর চেয়ে বড় এক্স কি এর চেয়ে বড় সেটাও করতে পারি হ্যাঁ আমরা একাধিক লজিক চেক করতে পারি যেই ক্ষেত্রে আমাদের সব কন্ডিশন চেক করার দরকার সেই ক্ষেত্রে আমরা ইফেলস করব আর যেই ক্ষেত্রে আমাদের যে কোনো একটা কন্ডিশন হলেই সত্য হলেই আমাদের কাজ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা ইফের সাথে এলসিপ করব ইফ ইফের সাথে এলসিফের ব্যবহার হচ্ছে ইফ যদি সত্য হয়ে যায় নিচে আর আসবে না এলসিপ চেক করবে না কিন্তু যদি ইফ মিথ্যা হয় তাহলে এলসিপ চেক করবে এলসিফও যদি মিথ্যা হয় তাহলে এলস করবে এলস মানে হচ্ছে যদি ইফ আর এলসি মিথ্যা হয় তাহলে এলসের কাজ হবে সো এখানে আমরা দেব যে X is greater than Y X হচ্ছে ওয়াই গ্রেটার দেন তাহলে আমরা দেখি যে এই কন্ডিশনটাও মিথ্যা সো আমরা দেখতে পাচ্ছি ফলসি পাইছে বাট আমরা যদি বলি যে এক্স কি লেস দেন তাহলে দেখবেন আবার এটা এক্স হচ্ছে লেস দেন এক্স ছয়ের চেয়ে ছোট তাহলে আমাদের এইখানে এসব ট্রু হবে তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্স লেস দেন ওয়াই তার মানে কি হলো এইখানে আইসা প্রথমে চেক করলো এক্স কি ওয়াইয়ের সমান না এটা মিথ্যা তাহলে এইগুলো আর করবে না স্কিপ করে চলে যাবে নিচে নিচে আইসা দেখলো যে ও এখানে আবার চেক করা হয়েছে এক্স কি আছে ছোট হ্যাঁ ছোট তাহলে সত্য এইখানে এসে কাজ করে সে বেরিয়ে যাবে আর কিছু করবে তো এই জিনিসগুলো আপনারা যদি ভিজুয়ালি দেখতে চান পাইথন ভিউজুয়ালাইজার নামে একটা টুলস আছে আমি ইউজ করতাম দেখি ওখানে জাভাস্ক্রিপ্টের ব্যাপার আছে কি না তাহলে আপনারা জিনিসটা ভিউজুয়ালি দেখতে পারবেন ভিতরে ভিতরে কাজগুলো কিভাবে হচ্ছে সো দেখি একটু ট্রাই করে এখান থেকে কি আমি এই জিনিসগুলো আপনাদের দেখাইতে পারি কি না সো ইফ ইলসের একটা আরও চমৎকার একটা প্রোগ্রাম আছে বাংলায় একটা প্রোগ্রামিং ব্লগ আছে আমার নেটটা মনে হয় চলে গিয়েছে আমি কি সেইটা পাবো যাই হোক আমি মনে হয় এটা এখন এর মধ্যে পাচ্ছি না পরে পেলে আপনাদের আমি আপনাদের আমি শেয়ার করব বাংলায় একটু চমৎকার একটা ব্লগ আছে এটা আমি ভুলে গেছি তো এইখানে জাভা স্ক্রিপ্টের আমরা দেখতে পাচ্ছি জাভা স্ক্রিপ্টের অপশন আছে সো আমরা যদি এই কোডটা নিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো যে ভিতরে ভিতরে কিভাবে এক্সিকিউশনটা হয় সো আমরা এটাই এই ভিজুয়ালাইজার প্রোগ্রামের মধ্যে দেখলে জিনিসটা আপনাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আমরা এক্সিকিউশন শুরু করতেছি তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেপ সে এখানে এসেছে var X equal to five assign করে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি তারপর দেখতে পাচ্ছি X equal to five Y এখনও আনডিফাইন্ড সো আমরা আবার দেখলাম তারপর ইফে আসলো এক্স এবং ওয়াই এর ভ্যালু পাওয়ার পরে সে ইফ কন্ডিশনে এসেছে এখন দেখি কি করে তাহলে ইফ কন্ডিশনে আইসা চেক করে যখন মিথ্যা পাইলো এই ভিতরে আর ঢুকে নাই সে এলসে চলে গেছে এলসে চলে গেছে এখন আবার দেখতেছে এক্স যদি ছোট হয় ওয়াই থেকে তাহলে এটা করবে আদারওয়াইজ এখানে চলে যাবে দেখি আমরা আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা সত্য হওয়ার হয়েছে যে কারণে সাত নম্বর লাইনে আসতে পারছে এবং এটাকে এক্সিকিউশন হবে এক্সিকিউশন হলে আমরা দেখতে পাচ্ছি যে একদম ডাইরেক্ট এলসির বাইরে চলে গেছে এলসি আর ঢুকে নাই কারণ হচ্ছে শর্ত এটাই ছিল যদি ইফ সত্য হয় ইফ করবে বাকিগুলো চেক করবে না তারপরে যদি ইফ সত্য না হয় তাহলে এলসিপ চেক করবে চেক করে এলসিপ যদি সত্য হয় তাহলে সেই কাজটা করে বেরিয়ে যাবে এলসে যাবে না আদার যদি এটা ফলস হতো তাহলে এলস করতো তো আশা করি আমি ইফ এলসের ব্যাপারটা বুঝাইতে পারছি আরেকটা কনসেপ্ট আছে সুইচ সেটা আমি দেখাচ্ছি না সেটা আসলে খুব একটা ইউজফুল কিনা আমি জানি না আমি ইউজ করি নাই ব্যক্তিগত লাইফে সো সেটা কারো যদি কেউ সিরিজ থাকে আপনারা শিখে নেবেন তো আমি আশা করি ইভিলসের ব্যাপারটা বুঝাইতে পারছি দেন হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং কনসেপ্ট সেটা হচ্ছে লুপ লুপ খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের লুপের কারণে অনেক কাজ আমরা অনেক কাজ আমাদের কমিয়ে দেয় বারবার যে কাজগুলো আমাদের করতে হয় সেই কাজগুলো লুপের মাধ্যমে আমরা খুব কম কোড লিখে আমরা একটা লুপের মাধ্যমে একই কাজ বারবার করাইতে পারি লুপ হচ্ছে লুপের মধ্যে আছে while loop for loop do while loop তো আমি ফার্স্টে যেহেতু এখানে ফর লুপে আছে ফর লুপে দেখাচ্ছি এখন আমাদের অ্যারেগুলা লুপিং করব সো আমরা একটু উপরে চলে যাই অ্যাগেইন আমি সো লুপ জিনিসটা হচ্ছে সাইকেলের মতো সো আমরা দেখতে পাচ্ছি লুপের বিষয়টা হচ্ছে একদম ফর ভেরিয়েবল অফ এটারেবল এরকম ফর অফ লুপ এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফর অফ লুপ তাহলে আমরা ফর অফ লুপটা দেখি কীভাবে করা যায় তাহলে লুপের জন্য ফর নিলাম তারপরে হচ্ছে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস এই ফ্রেন্ডস এরের ফ্রেন্ড মানে হচ্ছে এটা হচ্ছে একটা ভেরিয়েবল এই প্রত্যেকটা এই এরটাকে সে ট্রাভার্স করবে এবং এটার মধ্যে একটা এলিমেন্ট থাকবে আমরা যদি একটু কনসাল্ট করি তাহলে দেখতে পারবো এই ফ্রেন্ডটা আমি আমি অলরেডি ডিফাইন করা আছে উপরে সেটাকে আমরা আইটেম নাম দেই বা আইটেম নামটা কেমন হয়ে যায় তাহলে আমরা এটাকে ভ্যালু নাম দিলাম ভ্যালু মনে হয় সিনট্যাক্স আছে কি দিব F R I E N friend value friend value দিলাম তারপরে আমরা যদি এটাকে কনসোল করি তাহলে আমাদের পুরা অ্যারেটা অটোমেটিক সেই যে কতগুলো ভ্যালু আছে সেগুলো প্রিন্ট করবে আশা করি আমরা দেখি যেহেতু এটা টু ডাইমেনশনাল অ্যারে কী করে দেখি সো এখানে আমরা কিছুই পাচ্ছি না কারণ হচ্ছে এটা একটা টু ডি অ্যারে সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স দিতে হবে তো এক্স্যাক্ট আচ্ছা আমরা প্রথমে লুপ শিখে আসি পরে এটা করব আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ট্রিংকে তারা লুপিং করেছে সো আমরা এক্সাম্পলটা দেখে আসি আমরা দেখতে পাচ্ছি এরকম একটা স্ট্রিংকে লুপিং করা যায় আমরা একটা স্ট্রিং নিলাম let country is equal to Bangladesh লিখলাম লিখতেছি বাংলাদেশ তারপর এটাকে আমরা ফর অপ করতে পারি পর তারপরে হচ্ছে অলস্ট এক্স মানে একটা ভেরিয়েবল নেওয়া হইলো আপনার এই কান্ট্রি থেকে সো এবার যদি আমরা এই ভেরিয়েবলটা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারলাম কনসোল ডট লগের মধ্যে আমরা যদি এক্স ভেরিয়েবলটা প্রিন্ট আউট করি তাহলে আমরা বাংলাদেশের মধ্যে যে লেটারগুলো আছে একটা একটা করে প্রিন্ট করবে তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্টের output B N G L এর পর একটা করে এসে লুপ করেছে এইটা হচ্ছে লুপিংয়ের ব্যাপার সো এটাকে যদি আমরা এটা নাম্বার ভেরিয়েবল উপর একটা লিস্টের উপর করতে চাই সেটাও আমরা করতে পারবো সো আমাদের উপরে আমরা একটা লিস্ট নিচ্ছি নাম্বারস নামে সেটার মধ্যে আমরা কিছু নাম্বার নিতে পারি এতে যেহেতু আমরা একের অধিক নাম্বার নিতে পারি সমস্যা নেই সেইটার জন্য আমরা আরেকটা লুপিং করতে পারি ফর আমরা লিট নিলাম হচ্ছে আই আই নিলাম দেন আই ফর অফ যেহেতু আমরা এটা হচ্ছে ফর অফ লুপ সো এইটাকে যদি এখন আইটাকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে ভ্যালুটা পেয়ে যাবো লুপের ব্যাপারটা হচ্ছে প্রথমে বলে দিতে হয় আইটা কোথায় থেকে এই লুপটা কোথায় শুরু হবে লুপটা কোথায় শেষ হবে কত করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে যদিও এটা একটা পর অফ লুপ এখানে এত কিছু বলা লাগতেছে না সো আমরা ওই লুপটাও দেখবো আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন প্রিন্ট হয়েছে আমরা যদি জাভাস্ক্রিপ্টের ওই মেইন বেসিক লুপ যেটা দিয়ে আমরা বিস্তারিত বলতে পারবো সেই লুপটা দেখি নর্মাল ফর লুপটা দেখি সো নর্মাল ফর লুপটা হচ্ছে ফর আমরা নিলাম হচ্ছে লেট এইটা হচ্ছে একটা লুপ শেখার জন্য বেস্ট মেথড যে একটা লুপ কীভাবে কাজ করে সো আমরা হচ্ছে এখানে কমেন্ট করে দেই এটা হচ্ছে লুপিংয়ের স্টার্ট লুপটা কোথায় থেকে শুরু হবে জিরোতে শুরু হইল আর এইখানে আমরা কন্ডিশনের মধ্যে বলে দিছি যে কোথায় তুমি সমাপ্ত হবে আর এখানে লাস্টে হচ্ছে আমরা বলে দিছি কত করে ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট দুইটাই করা যায় আচ্ছা এখানে আমরা যদি I equal to I plus one বলে দেই তাহলে কি কী হবে প্রতিবার এক করে বাড়বে অথবা যদি এই আমরা যদি বলে দেই যে আই প্লাস প্লাস সেটাও হয় এক করে বৃদ্ধি পাবে তাহলে এই জিনিসটা আমরা ভিজুয়ালাইজেশন দিয়ে দেখব তাহলে বুঝতে পারবো আসলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি সো এইটাকে যদি এবার আমরা প্রিন্ট করি তাহলেই আমরা বুঝতে পারবো সো অ্যাকচুয়ালি এখানে আমরা নাম্বারকে প্রিন্ট করতেছি না প্রিন্ট করতেছি আইকে সো আমরা নাম্বারটাকে মানে আমরা এখানে বলছি আইটা জিরো থেকে শুরু হও এবং নাম্বারের লেন পর্যন্ত চলো দেন আমরা নাম্বার থেকে ভ্যালুগুলা এক্সট্রাক্ট করব সেই ইন্ডেক্স দিয়ে আমরা এখন যদি চালাই তা আমরা দেখতে পাচ্ছি তো এই জিনিস আমরা যদি ভিজুয়ালাইজারে নিয়ে যাই তাহলে আমরা চমৎকারভাবে দেখতে পারবো যে আসলে লুকটা কীভাবে কাজ করে সো আমরা কোডটা এডিট করতেছি এইখানে আমরা লুকিংটা করতেছি সো এখানে আমরা এক্সিকিউশনে চাপবো এক্সিকিউশনে চাপলে আমরা দেখতে পাবো কী হয় তাহলে ফার্স্ট অফ অল লুপে আসলো আইসা সে দেখলো যে অ্যারের মধ্যে তিনটা ভ্যালু আছে জিরোতে ওয়ান ওয়ানতে টু টুতে ফাইভ এই জিরো ওয়ান টু এইগুলা হচ্ছে আপনার এর মেমোরি লোকেশন যে এই জিরো মেমোরির লোকেশনে ওয়ান আছে তো এরের জিনিসটা ইন্ডেক্সিং জিরো থেকেই হয় দেন আমরা নেক্সট স্টেপে যদি যাই তাহলে দেখি কি হচ্ছে এখানে তাহলে সে আসলো আইসা দেখলো যে নাম্বারগুলাই পাচ্ছে দেন হচ্ছে আমরা আবার কনসোলে আসলো কনসোলে আইসা সে দেখলো নাম্বারের ভিতরে কি করো জিরো ইন্ডেক্সে ভ্যালুটা রিটার্ন করো সে ওয়ান রিটার্ন করছে আবার যদি আমরা ঘুরে আসি তাহলে কি হয় দেখি এখন দেখতে পাচ্ছি সে আয়ের মান যখন আয়ের মানটা আমরা এখানে প্রিন্ট করতে পারি তাহলে আমরা বুঝতে পারবেন আয়ের মানটা এখানে কত সো আমরা আবার এক্সিকিউশন শুরু করতেছি প্রথমবার আমরা দেখতে পাচ্ছি এখানে আয়ের মান হচ্ছে জিরো আর সেইটার বিপরীতে ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে আবার যখন ঘুরে আসবো আয়ের মান জিরোর সাথে যদি এক প্লাস হয় তাহলে কি হবে ওয়ান হবে তাহলে ওয়ানের ভ্যালু কত টু টু আসবে তাহলে কী হবে ওয়ান টু আমরা দেখতে পাচ্ছি আয়ের মান হচ্ছে ওয়ান এবং ওয়ানের জন্য ভ্যালু হচ্ছে টু তাহলে এখন এই ওয়ান আয়ের মান ওয়ানের সাথে যদি আরেক যুগ করি তাহলে সেটা হবে দুই তাহলে দুইয়ের ভ্যালু হবে কত পাঁচ সো আমরা দেখতে পাচ্ছি দুই এল এল পাস তো আমি আশা করি লুপিংয়ের ব্যাপারটা খুব সুন্দরভাবেই এক্সপ্লেন করতে পেরেছি আমি আরেকবার বলতেছি যে আমাদের কাছে একটা লিস্ট আছে বা সরি অ্যারে আছে অ্যারের ভিতরে তিনটা ভ্যালু আছে সেইটাকে যদি আমরা লুপ করাইতে চাই প্রিন্ট করাইতে চাই তাহলে আমাদের ফার্স্টে লুপিংয়ের কনসেপ্টটা হচ্ছে প্রথমে বলে দিতে হবে কোথায় থেকে শুরু আমরা বলে দিয়েছি আইটা জিরো থেকে শুরু হও এবং আইটা চলো এই লেন্থ পর্যন্ত লেন্থ মানে হচ্ছে কত জিরো ওয়ান টু থ্রি মানে তিন পর্যন্ত চলো লেস দেন থ্রি সরি এখানে লেস দেন থ্রি বলছি মানে হচ্ছে এ লেস দেন এই লেন্থের দুইবার চলবে যেহেতু জিরো থেকে শুরু করছি তাহলে জিরো ওয়ান টু পর্যন্ত চলবে থ্রি পর্যন্ত কিন্তু চলবে না আমরা যদি লেস দেন ইকুয়াল দিতাম তাহলে কিন্তু তিন পর্যন্ত চলতো চারবার চলতো বাট আমাদের চারবার দরকার নাই সো এইটাকে যদি একটু সুন্দরভাবে ইয়া করি আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন এখন আমরা দিলাম যে এটা তিন পর্যন্ত চলো তাহলে কত থেকে চলো এক পর্যন্ত কিন্তু এক থেকে যদি শুরু হয় তাহলে আবার ভ্যালুটা কিন্তু জিরোর ভ্যালুটা কিন্তু আমরা পাবো না তাহলে আবার আরেক সমস্যা সো আমাদের ওইটাই করতে হবে সো আপনারা এই ভিজুয়ালাইজারটা ইউজ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরে ভিতরে কি হচ্ছে ভিতরে ভিতরে কি হচ্ছে তাহলে আপনাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না সো এই ছিল ফর লুপ আরও অনেক ধরনের ফর লুপ আছে যেমন এখানে বলছে যে for of loop for in loop হ্যাঁ এখানে বলতে বলতেছে যে এইটা হচ্ছে ফর লুপ অ্যাকচুয়ালি আমরা যেটা দেখেছি এবং লুপ শেখার জন্য এটাই বেস্ট লুপ আর অনেক লুপ আছে যেগুলো অনেক ইজি যেমন ফর ইন লুপ আপনাকে বলে দিতে হবে না কোথায় থেকে শুরু কোথায় শেষ যেমন এখানে দেখেন আপনাদের এখানে বলতে হচ্ছে না তাহলে ফর ইন লুপটাও একটা চালাই এই নাম্বারের এগেনস্টে ফর হচ্ছে কি ইন নাম্বারস তাহলে আমাদের কাছে যতগুলো ভ্যালু আছে অটোমেটিক সে কি এর মাধ্যমে পেয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের কোড জেনারেটও করে দিয়েছে সো এইটা হচ্ছে আমাদের এটা সবার লাস্টে দিই তাহলে আউটপুটটা বোঝা যাবে অনেকগুলো যেহেতু লুক হয়ে গেছে সো এটা হচ্ছে আবার ফর ইন লুক সো এইগুলোতে আমার বলা লাগতেছে না কোথায় থেকে শুরু হবে কোথায় থেকে শেষ এগুলো অনেক স্মার্ট বাট অ্যাকচুয়ালি লুপটা যদি আপনি শিখতে চান আপনাকে এটা ইউজ করতে হবে so for loop for of loop এগুলো ফর ইন লুপ শিখলাম দেন হচ্ছে আরেকটা হচ্ছে ওয়াইল লুপ ওয়াইল লুপটা কন্ডিশনটা বাইরে থাকে এইটাও ফার লুপের মতোই তারপর একবার চালায়া দেখায় আপনাকে জিনিসটা তাহলে আপনারা বুঝতে পারবেন তো এইখানে এটা এক্সাম্পল আছে তারপরে আমি জিনিসটা এখানে করি তো আমরা এরেটাও লুপিংয়ের মাধ্যমে অ্যাক্সেস করলাম এটা সেটা আমরা দেখেছি দেন হচ্ছে আমরা হোয়াইল লুপটা করি তো হোয়াইল লুপের ব্যাপারটা হয়েছে আপনাকে ইনিশিয়ালাইজেশনটা বাইরে করতে হবে আমরা সেই নাম্বারটাই আবার অ্যাটারেট করব হোয়াইল লুপ এখানে আমরা কন্ডিশনটা দেবো যে কোথায় শেষ হবে ঠিক আছে আমরা I less than is equal to number dot len for লুপে আমরা যেটা করেছিলাম সেটাই এখন এইটার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আবার ভিতরে করতে হয় তাহলে আই প্লাস প্লাস আমরা যেটা ফর লুপে সহজেই করে ফেলেছিলাম কিন্তু এক লাইনেই করে ফেলেছিলাম এইটা আবার তিন জায়গায় করতে হচ্ছে এখানে যদি আমরা আউটপুটটা নেই কনসোল ডট লগ নাম্বারসের ভিতরে আই তাহলে আমরা পেয়ে যাব ভ্যালুটা এইটা হচ্ছে আপনার ইনিশিয়ালাইজেশন স্টার্ট কোথায় থেকে স্টার্ট হবে এই এইটা হচ্ছে ইনক্রিমেন্ট আর এইটা হচ্ছে কন্ডিশন কোথায় শেষ হবে সো হোয়াইল লুপটা আমরা চালাই তাহলে আমরা বুঝতে পারবো এখানে সাথে কিছু টেক্সট দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন যে এটার কোন অফারটা হচ্ছে ওকে আমরা আবার যদি এটাকে চালাই আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু ফাইভ একই কাজ হচ্ছে ফরলুপে যে কাজটা করেছিলাম হোয়াইল লুপ দিয়ে আমরা সেম কাজটাই করেছি বাট হোয়াইল লুপটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনটা বাইরে কন্ডিশনটা ভিতরে এবং ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আবার ডিক্রিমেন্টও করতে পারতাম যদি আমরা জিনিসটা উল্টাভাবে করতে চাই যদি আপনারা এটা আমি কমেন্ট করে রাখতেছি আপনারা পরে ইউজ করতে পারবেন ডিক্রিমেন্ট জিনিসটা হচ্ছে যদি আপনি উল্টা দিক থেকে রিড করতে চান ধরেন আই মাইনাস মাইনাস সেক্ষেত্রে আপনারা যেটা করতে হবে সেটা আবার শুরু করতে হবে উল্টা দিক থেকে যেমন আমাদের ভ্যালু আছে কত জিরো ওয়ান টু তাহলে টু আর এখানে এটা বলতে হবে রিভার্স এতে তাহলে কী হবে প্রথমে পাঁচ দিবে তারপর দুই তারপর এক আমরা দেখতে পাচ্ছি আমরা আউটপুট দেখতে পাইনি আমাদের কন্ডিশনটা ফলস হয়ে গেছে তাহলে আমরা দেখি ফার্স্টে আমাদের আইটা শুরু করছি দুই থেকে এবং সেটা চলবে কত পর্যন্ত গেটার দেন সেটা চলবে হচ্ছে ওয়ান পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে জিরো না হচ্ছে হ্যাঁ জিরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে তারপরে আচ্ছা এইবার আমরা দেখি এবার আমরা আউটপুট পেয়েছি সো এটা <coughs> যেহেতু আমাদের জিরোর ভ্যালুটাও দরকার সেই জন্য আমরা এটা আচ্ছা কি হইল আমাদের জিনিসটা আমাদের ইকুয়াল দিতে হবে লেস দেন অর ইকুয়াল তাহলে যেহেতু আমাদের শূন্যের ভ্যালুটা দরকার তাহলে পাঁচ আছে দুইয়ে দুইয়ের ভ্যালুটা পাবো একের ভ্যালুটা পাবো এখন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে রিভার্স ওয়েতে আমরা প্রিন্ট করেছি ফাইভ টু ওয়ান এটা হচ্ছে ডিক্রিমেন্ট যদি করতে চান যদি আমরা এরকম করি না সচরাচর যদি প্রয়োজন হলে হতেও পারে আপনার উল্টা দিক থেকেও করতে পারেন অর্থাৎ বড় থেকে ছোট তারপরে আমাদের লাস্ট ইন্ডেক্স হচ্ছে টু তারপরে ওয়ান তারপরে জিরো জিরো পর্যন্ত চালাইতে গেলে আপনাকে ইকুয়াল দিতে হবে less than or equal so আমি আশা করি হোয়াইল লুপটাও বোঝাতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এইগুলা দিয়ে অনেক কিছু করা যায় তো আমি এত কিছু করতেছি না জাস্ট আমি সিনটেক্সগুলোর সাথে আপনার পরিচয় করা দিলাম তো আজকের লেকচারে আমরা শিখলাম কন্ডিশনাল স্টেটমেন্ট ইপিএলস তারপর হচ্ছে লুপিং শিখলাম তারপর হচ্ছে ফাংশন শিখলাম তারপর হচ্ছে অ্যারে শিখলাম সো এই পাঁচটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ছিল যদিও আরও অনেক জিনিসপত্র আছে এত কিছু আমার আপাতত লাগবে না এই পাঁচটা জিনিস শিখলে আপনার প্রোগ্রামের বেসিক জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেল এবং এইগুলো ইউজ করে আপনি জাভাস্ক্রিপ্টের বেসিক কাজগুলো করতে পারেন আপনার যদি জাভাস্ক্রিপ্টে অনেক ভালো কন্টেন্ট ডেভেলপার হতে চান ব্যাকএন্ড ডেভেলপার হতে চান জাভাস্ক্রিপ্ট বেস তাহলে আপনি জাভাস্ক্রিপ্টে আরও বিস্তারিত শিখতে পারেন সো আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র নলেজ থেকে শেয়ার করার জন্য জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসপত্র নিয়ে এই জিনিসগুলো পাইথনেও আমরা আলোচনা করব একটু ডিপলি সো আজকের লেকচারটা হোপফুলি বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম